আসসালামু আলাইকুম মেডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়াচার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দুই হাজার বিশ একুশ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথম বর্ষ পরীক্ষার এ ইউনিটের ইংরেজি সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন আমরা সরাসরি পোস্টের সমাধানে চলে যাই আশা করি আপনারা যদি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন পাবেন ইনশাল্লাহ তো প্রথমে আমাদের ছোট্ট একটি প্যাসেজ দেওয়া আছে সেটা আমাদের আহ, পড়ে ফেলতে হবে তো শুরু করা যাক Orville and Wilbur Wright the inventors of the first flying machine had always had a compelling interest in aeronautics and machines. As young boys, they earned money by making and selling kites and mechanical toys. Later, they built a printing press and operated a bicycle repair shop. In 1903, the Wright brothers built their first airplane. They even designed and built their own source of propulsion, a lightweight gasoline online engine. By 1905, they had perfected the first airplane that could remain airborne for half an hour at a time. As the contributors of one of the most outstanding engineering achievements in history, the Wright brothers are called the fathers of aviation. তো আমি প্রথমে প্যাসেজটা পড়ে নিলাম আমি বাংলা বললাম না আর মনে হয় যে সবাই বাংলা বুঝবে তাই আমি বাংলা এখন বললাম না তো চলুন সরাসরি আমাদের উত্তরে চলে যাই এবং আমি সেটা ব্যাখ্যাও করব সমস্যা নাই the Wright brothers are call the fathers of aviation because এখানে বলা হয়েছে যে রাইট ব্রাদার্সদের অ্যাভিয়েশন বা বিমান মানে বিমানের জনক বলা হয় বিমান আবিষ্কারের জনক বলা হয় কেন বলা হয় বিকজ কারণ এখানে দেখো কয়েকটা প্রশ্ন আছে যে flew the first flying machine এখানে একটা যে তারা প্রথম যে উড়ন্ত যে যন্ত্রগুলো যানটা আছে সেটা প্রথম তারা ফ্লু উড়িয়েছিল এই একটা আছে এক নাম্বার এটাও কিন্তু সঠিক কিন্তু আমরা সবগুলো পড়ে তারপরে যাচাই করবো যে কোনটা সঠিক তিন নম্বরে বলেছে যে invented and flew the first flying machine তারা আবিষ্কার করেছিলেন এবং উড়িয়েছিলেন প্রথম মানে তোমার হচ্ছে উড়ন্ত যন্ত্র বা উড়ন্ত কোনো যান তারপরে বলেছেন যে design flying machines for airlines তারা হচ্ছে এয়ারলাইন্সের জন্য মানে উড়ন্ত মেশিনের ডিজাইন নকশা করেছিলেন আর কি আচ্ছা design flying machines that could land on water এবং তারা এটা ডিজাইন করেছিল উড়ন্ত যন্ত্রের যেটা নদীতে এ করতে পারতো তো দেখো যে এটা তো কোনো মতেই সম্ভব নয় আর design flying machines for airlines মানে তারা এই জন্য বিখ্যাত না তারা বিখ্যাত হচ্ছে দেখো তারা প্রথম ইনভেন্ট আবিষ্কার করেছিল এবং ফ্লিউ উড়িয়েছিল দ্য ফ্লাইং মেশিন সেই তোমার হচ্ছে উড়ন্ত মেশিনটা আকাশে উড়িয়েছিল এই জন্যই তারা বিখ্যাত তো আমরা এক নাম্বারটা এই জন্যই দেবো না কারণ এখানে শুধু একটা আছে আর দুই নম্বরে ইনভেন্টেড আবিষ্কারও করেছিলেন এবং তারা প্রথম এই উড়ন্ত বিমানটাকে আকাশে তুলেছিলেন এই জন্যই আমরা বি নাম্বারটা সিলেক্ট করবো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দুই নম্বর অ্যান্সারে চলে যাও the Wright brothers made toys that তারা মানে টয়েস বানিয়েছিল কী জন্য বানিয়েছিল দেখো আমরা যদি সরাসরি সি নাম্বারে চলে যাই দে সোল্ড ফর মানি তারা হচ্ছে এই তোমার হচ্ছে এই টয়েসগুলো বানিয়েছিল এবং তারা দে সোল তারা বিক্রয় করেছিল ফর মানি মানির জন্য তারা এগুলো বিক্রয় করেছিল দেখো প্যাসেজের দুই দুই নাম্বার লাইনে পাবা যে as young boys they earn money by making and selling kites and mechanical toys তো আমরা এটা দেখে বলতেই পারি যে তারা তোমার মেশিনগুলো বানিয়েছিল এবং সেগুলো বিক্রি করেছিল টাকার জন্য এটা অবশ্যই আমরা সঠিক বলবো তো সেজন্য আমরা সিনেমাটা ধরে নিলাম তিন নম্বর প্রশ্ন চলে যাই the Wright brothers interest in aeronautics led to an invention দেখো যে রাইট আমরা যদি প্রথম লাইনে চলে যাই যে Wright brothers had always had a compelling interest in aeronautics and machines মানে এদের প্রতি তাদের প্রচুর এই অ্যারোনটিক্স মানে তোমার হচ্ছে বিমান চালনা বিদ্যা এবং মেশিনস যান্ত্রিক যে বিষয়গুলো আছে তাদের তাদের প্রতি তাদের ব্যাপক আগ্রহ ছিল এই জন্য তারা প্রচুর পড়াশোনা করেছিল আর এইটা তাদেরকে নিয়ে গেছে কোথায় অ্যান ইনভেনশন কোন একটি আবিষ্কারের দিকে নিয়ে গেছে সেজন্য আমরা বলতে পারি বি নাম্বারটা সঠিক অ্যান্সার তো চলো আমরা চার নাম্বার প্রশ্নে চলে যাই চার নাম্বারে কি বলেছে একটু দেখি a similar word to propulsion is কি হতে পারে দেখো এনার্জি হবে কম্পালশন হবে ফ্লাইট হবে থ্রাস্ট হবে আসলে এখানে সবগুলো অর্থ আগে আমরা দেখেছি কেন অন্যগুলো হবে না তারপরে আমরা কারেক্ট অ্যান্সারে আসবো দেখো thrust propulsion propulsion means one kind of force আমরা বলবো আচ্ছা প্রবল চালক শক্তি দেখো অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ ডিকশনারি অনুসারে ক্যামব্রিজ ডিকশনারি এখানে বলা আছে যে a force propulsion is a force that pushes something forward মানে এমন একটা শক্তি যেটা সামনের দিকে ধাক্কা দেয় তার মানে আমরা বলতে পারি যে proportion is one kind of শক্তি তাই না আচ্ছা তাহলে দেখো এখানে চারটা যে অপশন আছে তার মধ্যে কোনটা মানে কোনটার অর্থ শক্তি হতে পারে কম্পুলশন এর ওয়ান কাইন্ড অফ বাধ্যবাধকতা বা বাধ্য হতে পারে ফ্লাইট হচ্ছে তোমার বোঝোতে যে মানে তোমার হচ্ছে উড়ে যাওয়া আর কি ফ্লাইট মানে কোনো উড়ন্ত জানে কোথাও যাওয়া সেটাকে ফ্লাইট বলছে আর থ্রাস্ট মানে হচ্ছে তোমার তৃষ্ণা মানে কোনো কিছুর জন্য তৃষ্ণা হতে পারে যে thrust for water thrust for knowledge এরকম হতে পারে তো দেখো এই তিনটা কিন্তু আলাদা আলাদা ভিন্ন অর্থ রয়েছে যেটা প্রপোলশনের সাথে যায় না তো আমরা যদি এনার্জি বলি তাহলে কিন্তু সেটা যায় দেখো প্যাসেজের মধ্যে তুমি যদি চার নম্বর লাইনে চলে যাও they even design and build their own source of propulsion মানে হচ্ছে তারা নকশা করেছিল এবং তৈরি করেছিল their own source of propulsion তারা হচ্ছে তাদের সোর্স অফ প্রপলশন মানে শক্তির একটা উৎস তারা তৈরি করেছিল সেটা কি ছিল সেটা lightweight gasoline engine তারা হচ্ছে হালকা ওজনের একটা তোমার গ্যাস চালিত একটা ইঞ্জিন তৈরি করেছিল তারা যার মাধ্যমে তারা তাদের প্লেনটাকে উপরে নিয়েছিল তাই না আচ্ছা আমার মনে হয় যে চার নম্বর প্রশ্নের অ্যান্সার তারা তোমরা পেয়ে গেছো propulsion is related with energy okay পাঁচ নম্বর প্রশ্নে আমরা চলে যাই which word is synonym for hostel আর আমরা কিন্তু এটা জানি যে হোস্টেল মানে কি শত্রুতা বা শত্রু ভাবাপন্ন এরকম হতে পারে তাই না তো এর সাথে দেখো যে আমরা যদি ফ্রেন্ডলি বলি তাহলে তো বন্ধু ভাবাপন্ন বা বন্ধু সুলভ ডিস্ট্যান্ট মানে দূরত্ব ডিসগাস্টিং মানে হচ্ছে বিরক্তিকর এগুলো তাহলে কি যাচ্ছে একটাও যাচ্ছে না কোনটা এগুলো একটাও কিন্তু যাচ্ছে না এই হোস্টেলের সিনোনিম হিসেবে আনফ্রেন্ডলি আমরা বলতে পারি যেটা হচ্ছে বন্ধুসুলভ নয় এমন আর বন্ধুসুলভ নয় মানেই হচ্ছে একটি শত্রু ভাবাপন্ন এই জন্য আমরা এ অ্যান্সারটাকে কারেক্ট হিসেবে ধরে নিব ছয় নম্বরে চলো choose the appropriate pair of words matching the relationship suggested in the pair pair fans and galleries দেখো এমন একটা এখানে কিন্তু অ্যানালজিস এনেছে যে এখানে দুটো ওয়ার্ড দেওয়া আছে ফ্যান্স এবং গ্যালারিস এই দুইটার মধ্যে সম্পর্ক কী দেখো ফ্যান্স মানে হচ্ছে ভক্তবৃন্দ গ্যালারিস মানে হচ্ছে তো বুঝতেই পারছো যেখানে ভক্তরা বসে তাদের কাঙ্ক্ষিত ব্যক্তির খেলা দেখে বা মুভি দেখে এরকম হ্যাঁ তাহলে সম্পর্কটা কী হলো যে একটা হচ্ছে স্টেডিয়াম অ্যান্ড সেখানে বসেছে কেন ফ্রান্স স্টেডিয়াম এবং ফ্রান্স এরকম আমরা বলবো এবং দেখো এই কয়েকটার মধ্যে আমার দেখো কোনোটাই এর এদের মধ্যে সম্পর্ক নাই শুধু আছে সি নাম্বারে সি নাম্বারে কি জন্য আছে দেখো অডিয়েন্স সিট অডিয়েন্স কিন্তু ফ্যান্স আমরা যারা ভক্ত তারাই কিন্তু অডিয়েন্স তাই না শ্রোতা কোনো বক্ত যদি আমাদের সামনে তোমার বক্তব্য দেয় তাহলে আমরা কিন্তু শুনি তার মানে কি সেই বক্তার ফ্যান্স হচ্ছে আমরা অডিয়েন্স হচ্ছে আমরা সেক্ষেত্রে দেখো ফ্যান্সের সাথে অডিয়েন্সের মিল আছে এদিকে সিট মানে আসন আমরা কোথায় কি বক্তার সামনে বসে কি তাদেরকে শুনি তাই না ঠিক সেম দেখো গ্যালারিতে বসে আমরা আমাদের যে ফ্যানরা যারা আছে তারা আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তির খেলা দেখি অথবা মুভিগুলো দেখে থাকি তো সেই ক্ষেত্রে আমরা বলবো সিন নাম্বার অ্যান্সারটা কারেক্ট তো সাত নাম্বারে চলে যাও দেখি সাত নাম্বারে আমরা কি বলেছে a community of living and non living things that work together is known as what known as এখন দেখো আমরা সরাসরি বি নাম্বারে চলে যেতে পারি ইকোসিস্টেম এখানে অলরেডি বলাই আছে যে যদি ইকোসিস্টেমটা কি সেটা যদি একটু বলি তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইকোসিস্টেম এর বাংলা অর্থ হচ্ছে বাস্তু সংস্থান তাই না আর এটা হলো পরিবেশের প্রাণহীন উপাদানগুলোর সাথে সম্পর্কযুক্ত জীবিত জৈব দেহের একটি সম্প্রদায় যা একটি ব্যবস্থা হিসেবে পরস্পরের উপর কাজ করে তাহলে বুঝতে পারছি এখানে কি বলেছে যে আ কমিউনিটি একটি সম্প্রদায় অফ লিভিং জীববৈচিত্র্য বা জীবের অ্যান্ড নন লিভিং যারা মানে যাদের যারা কি বলবো যে নন লিভিং মানে বুঝতে যে অজীব যারা আছে থিংস লিভিং এবং নন লিভিং থিংস এইগুলো একটা কমিউনিটি দ্যাট ওয়ার্ক টুগেদার যারা একসাথে কাজ করে বা পরস্পরের পরস্পরের উপরে কাজ করে ইজ নোন আর এটা এটা পরিচিত অ্যাজ আ ইকোসিস্টেম এটাকে হচ্ছে ইকোসিস্টেম বলা হয় বুঝতেই পারছো যে এই এই বিষয়টা হচ্ছে ইকোসিস্টেম হিসেবে পরিচিত তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি মানে সাথের অ্যান্সার হচ্ছে বি সেটা হচ্ছে ইকোসিস্টেম ম্যানগ্রোভস আট নম্বরে চলে যাই আমরা ম্যানগ্রোভস আর a group of trees and shrubs that grow in that grow in dry areas mango church manmade groves and swamps আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে ম্যানগ্রোভ সম্পর্কে সাধারণত একটু ধারণা তোমাদের থাকতে হবে ম্যানগ্রোভ হচ্ছে আ গ্রুপ অফ ট্রিজ যেগুলো গড়ে ওঠে কোথায় একটা জলাবদ্ধতার মধ্যে আর তোমরা জানো যে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন হচ্ছে কি সুন্দরবন তাই না যেটা দেখবে যেখানে হচ্ছে এই সুন্দরবনের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু একটা জলাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে আর সাধারণত আমরা যদি কোনো গাছ জলের মধ্যে লাগাই পানির মধ্যে লাগাই পানি যদি সাত দিন বা আট দিন স্টে করে তাহলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তাই না আর ম্যানগ্রোভ এমন কিছু গাছের সমষ্টি যেগুলো পানির মধ্যেই তারা গড়ে ওঠে তাই না সেরকম একটা বন আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে সুন্দরবন তাই না তো দেখো তাহলে জলাবদ্ধতার মধ্যে যদি গাছগুলো বেড়ে ওঠে তাহলে কি আমরা এখানে সঠিক উত্তর এ দিতে পারি ড্রাই এরিয়াস ন দিতে পারি না ম্যাঙ্গো অর্চার্ডস ড্রাই এরিয়াস মানে শুকনো এলাকা ম্যাঙ্গো অর্চার্ড মানে হচ্ছে আমের বাগান না কোনো মতে হয় না ম্যানমেড গ্রোভস যেটা হচ্ছে মানুষ তৈরি করেছে না এটাও হবে না তো কারেক্ট আনসার হবে হচ্ছে সোয়ামস আর সোয়ামস মানে হচ্ছে জলাবদ্ধতা তাই না তাহলে বলতে পারি ম্যানগ্রোভস আর a group of trees and shrubs that grow in swamps বুঝতে পারছি যে ম্যানগ্রোভস হচ্ছে তোমার কিছু গাছের সমষ্টি যেগুলো মানে জলাবদ্ধতার মধ্যে সৃষ্টি হয়ে থাকে তো আমরা নয় নম্বর প্রশ্নে চলে যাব দেখো নয় নম্বরে কি বলেছে যে hydrophobia is the fear of what কি হাইড্রোফোবিয়া আমরা ফোবিয়া আসলে ফোবিয়া কথাটাকে আমরা ধরে নিতে হবে ফোবিয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভয় আর হাইড্রো আমরা পানির সাথে তুলনা করবো হাইড্রো যেমন হাইড্রোজেন পানির সংকেত কি এইচ টু না তাহলে সেখান থেকে আমরা হাইড্রোটা পানি ধরবো ফোবিয়া হচ্ছে ভয় তার মানে hydrophobia is the fear of water দেখো ওয়াটার সরাসরি বলা আছে তাহলে আমরা বুঝতে পারছি নয় নম্বর অ্যান্সার হচ্ছে ওয়াটার দশ নম্বরে চলো চলে যাই what is the correct part of speech of the underline word he was never the wiser for the for his experience তাই না এখানে আমরা সরাসরি বলবো যে নেভার কোন পার্টস অফ দেখো অ্যাজেক্টিভ আছে অ্যাডভার্ব আছে ভার্ব আছে আমরা কিন্তু একটা কথা বলতে পারি ভার্ব বলতে কি যে যেটা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় এখানে ভার্ব তো আমরা ওয়াজ পেয়েছি তাই না আচ্ছা অ্যাজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রণয়নের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাই না আচ্ছা সেক্ষেত্রে আমরা অলরেডি বলে দেবো নেভার নেভার হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব নেভার হচ্ছে কি নেগেটিভ অ্যাডভার্ব সেক্ষেত্রে আমরা বলবো দশ নম্বরের অ্যান্সার হবে অ্যাডভার্ব কারণ নেভার হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব তো বন্ধুরা আমার মনে হয় তোমরা অ্যান্সার পেয়ে গেছো আশা করি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যান্সার তারপরও আমি বলবো যে আমার যুক্তির সাথে তোমাদের যুক্তি নাও মেলতে পারে কিছু কিছু প্রশ্ন যদি তোমাদের যুক্তির সাথে মেলে যায় বা তোমরা যদি আমার সাথে দ্বিমত প্রকাশ করো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এবং পরবর্তী বাংলা প্রশ্নের সলিউশন নিয়ে আসবে ইনশাল্লাহ সবাই ওয়েটিংয়ে থাকো আমি অবশ্যই তোমাদের জন্য বাংলা সলিউশন দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সিউ লেটার